Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Hello viewers আমি আকাশ আপনারা দেখছেন টেকটিকি বাংলা আজকে আপনাদের দেখাবো মেসেঞ্জারের যে যেই ছবিগুলো আপনাদের আপনাদেরকে কেউ পাঠিয়েছে অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছু করা লাগবে না এটা আজকে আপনারা দেখাবো কীভাবে অটোমেটিক সেভ হয়ে যায় সেটিংটা কীভাবে করতে হয় তাহলে মেসেঞ্জারে ঢুকি মেসেঞ্জারে ঢোকার পর আপনি এই যে আপনার এই প্রোফাইল যে ছবিটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন যে ফটো অ্যান্ড মিডিয়া এই অপশনে যাবেন এখানে সেভ অন ক্যাপশন এটা অ্যালাউ করে দেবেন অটোমেটিক আপনার ছবি মেসেঞ্জার যে ছবিগুলো আপনাকে কেউ পাঠাবে সেটি আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে বুঝতে পারছেন এই সেটিংটা অন করলে আপনার গ্যালারিতে অটোমেটিক মেসেঞ্জারে যেই ছবিগুলো আপনাকে কেউ পাঠিয়েছে সে অটোমেটিক গ্যালারি সেভ হয়ে যাবে কিছু করা লাগবে না আর যদি আপনি এটা বন্ধ করতে চান তাহলে এটা অফ করে দিবেন যদি আপনার দরকার না লাগে অফ করে দেবেন তাহলে আর আপনার গ্যালারিতে অটোমেটিক ছবি সেভ হবে না যদি আপনার গ্যালারি ভরে যায় ছবিতে মেমোরি মানে ভরে যায় তাহলে এটা অফ করে দেবেন তাহলে আপনার মেমোরি আর ভরবে না গ্যালারিতে আর মেসেঞ্জারের ছবি সেভ হবে না বুঝতে পারছেন ঠিক আছে আজকে এই পর্যন্তই